প্রিয় ভিওয়ার্স কেটিএস পয়েন্ট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকের ভিডিওটা বিকাশে কিভাবে সেভিং অ্যাকাউন্ট খুলবেন বিকাশে কিভাবে সেভিং অ্যাকাউন্ট খুলবেন সে ভিডিও সেটা নিয়েই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন যে সেভিং নামে একটা অপশন বিকাশে pay bill mobile recharge cash out payment saving তো আমি সেভিং অপশনে ক্লিক করলাম দেখেন টিএন আয়দান সনদ নতুন সেভিং স্কিম খুলুন এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখুন আপনি সেভিং কত দিনের জন্য খুলতে চাচ্ছেন দুই বছর তিন বছর চার বছর তো আমি সর্বনিম্ন দুই বছরের জন্য খুলব তাই দুই বছরটা সিলেক্ট করে দিচ্ছি জমাদার ধরন মাসিক মানে প্রত্যেক মাসে আপনার সেভিং থেকে টাকা কেটে নেওয়া হবে মাসিক তো এই পর্যায়ে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম জমা অ্যাকাউন্ট নির্বাচন করুন মানে আপনি প্রতি মাসে কত টাকা সেভিং করতে চাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার দুই হাজার না তিন হাজার তো আমি অল্পর ভিতরে করতে চাচ্ছি পাঁচশো টাকা তো এই পর্যায়ে আমি আমি পাঁচশো টাকা ক্লিক করে দিলাম পাঁচশো টাকা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান এই বাটনে ক্লিক করলাম দেখুন আইডিএলসিতে আপনার সেভিং অ্যাকাউন্টটি জমা হবে তো অন্যান্য প্রতিষ্ঠানের স্কিম তো আমি আইডিএলসি করতে চাচ্ছি আইডিএলসিতে চাপ দিলাম তো এখন দেখেন একজন নমিনি লাগবে তো ব্যাংকে যদি আপনি কোনো ডিপিএস অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও নমিনি লাগে তো এ পর্যায়ে এখানে একটা নমিনি লাগছে তো নমিনির এনআইডি কার্ডের নাম্বার দেখুন আমি দিয়ে দিচ্ছি নমিনির এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন এক দশ উনিশশো পঁচাত্তর নমিনির এক দশ না না সেপ্টেম্বর তো এক অক্টোবর দেখুন দিয়ে দিচ্ছি এক দশ উনিশশো পঁচাত্তর তো জানুয়ারি অক্টোবর উনিশশো পঁচাত্তর তো নবীনী আপনার নমিনি আপনার কি হয় যার নামে বিকাশ অ্যাকাউন্টটি খোলা তো নমিনি যে দিলেন তো নমিনি আপনার কি হয় সে সম্পর্কটা এখানে নিশ্চিত করতে হবে দেখুন স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে ভাই বোন আমি দিলাম স্বামী স্ত্রী দেখুন এগিয়ে যান বাটনে ক্লিক করলাম আর্থিক নিরাপত্তা ভবিষ্যৎ প্রয়োজন শিক্ষা অন্যান্য দেখুন আর্থিক আর্থিক প্রয়োজন আপনি সেভিংটা কিসের জন্য করছেন আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রয়োজনে শিক্ষা না অন্যান্য তো আমি ভবিষ্যৎ প্রয়োজনটাই দিয়ে দিলাম নিশ্চিত করুন দেখুন নিশ্চিত করতে এবার দেখুন আপনার কত তারিখে কত তারিখে সেভিং অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া হবে এই বিস্তারিত এবং সেভিং স্কিমে সব দেখাবে এ দেখুন বিস্তারিত দেখছি এই যে দুই বছর মাসে কিস্তি আপনার দশই জানুয়ারি আজকে না আজকে হচ্ছে নয় তারিখ আজকে কেটে নেওয়া হবে আবার পরবর্তী নয় তারিখে এরকম দুই বছর আপনার প্রত্যেক মাসের নয় তারিখে সেভিংয়ের টাকা পাঁচশো টাকা করে কেটে নেওয়া হবে দেখুন এবং আপনার দুই বছর ইন্টারেস্ট আয় দিবে মানে একটা যে মুনাফা আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখলে যেমন মুনাফা পান কিছু তেমন এখানেও সেম একই সমস্যা ডিপিএস করলে মুনাফা পান সেম এখানেও একই সমস্যা দেখেন তো আপনাকে দেবে মোট মুনাফা আটশো উননব্বই টাকা সপ্তানব্বই পয়সা তো আমি সেভিং করব এই নিশ্চিত করলাম আমি সম্মতি দিচ্ছি সেভিং করব কি করব না এখনও তো আমি সম্মতি দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখেন দুই বছর এখন আমার পাঁচশো টাকা কেটে নেওয়া হবে পরবর্তী আবার যে আমার একটা ফোন আসছে ফোনটা কেটে দিচ্ছি পরবর্তী যে নয় তারিখ নয় নয় তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এ দেখুন আমি ইনবক্সে দিয়ে দেখছি এ দেখুন পেমেন্ট না এখনও দেখাচ্ছে না হয়তো কিছুদিন পর দেখাবে এ দেখ দেখুন এখানে বলতে আছে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে কনফার্মেশন এস এম এস পাবেন এবং যে কোনো প্রয়োজনে আপনার রিকোয়েস্ট আইডি আইডিএলসিতে একটা রিকোয়েস্ট আইডি দিয়েছি যদি আর কোনো প্রশ্ন থাকে এখানে চাপ দিতে বলছে আর দেখুন কিছুক্ষণের ভিতরে হয়তো আমার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কেটে নেওয়া হবে আটচল্লিশ ঘন্টা টাইম আছে আর কি তো এ পর্যায়ে এখন আপনি এভাবে বিকাশে সেভিং অ্যাকাউন্ট খুলবেন তো দেখুন এ পর্যায়ে এখন সেভিং অ্যাকাউন্ট খুলে রেফার করলেই পঞ্চাশ টাকা বোনাস এটা শুধু এজেন্টদের ক্ষেত্রেই আপনি পার্সোনাল যে গ্রাহক রয়েছেন তাদের ক্ষেত্রে না তারা এভাবে সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু এজেন্ট গ্রাহকরা যা আছে তাদের এজেন্ট নাম্বার থেকে একটি এস এম এস পাঠিয়ে রেফার করতে হবে তো রেফার করার ক্ষেত্রে রেফার করলেই আপনি পঞ্চাশ টাকা এজেন্ট পাবে তো কিভাবে রেফার করতে হয় সেটিও আমি দেখা দিচ্ছি মেসেজ অপশনে গেলাম দেখুন স্টার্ট আমি একটা এস এম এস পাঠাবো টু কোন নাম্বারে এস এম এস পাঠাবো নাম্বারটা কপি করা ছিল দেখুন এখন এই যে টেক্সট অপশনে গিয়ে S A V save space আর যে নাম্বারে সেভিং অ্যাকাউন্ট করলেন সেই নাম্বারটা দেখুন যে নাম্বারে সেভিং অ্যাকাউন্ট খুলেছেন আর তার আগে লিখবেন সেভ স্পেস আর ওই দেখুন উপরে বিকাশ কাস্টমার কেয়ারের একটা নাম্বার আছে zero nine six one two zero one six two four seven এ দেখুন আমি এস এম এস পাঠিয়ে দিচ্ছি আমার এজেন্ট নাম্বার দিয়ে এস এম এস সেন্ডিং হচ্ছে ওই এর আগেও আমি অনেকটা রেফার করেছিলাম ওই যে রেফারের পর দেখুন আমি তেতাল্লিশ নম্বরে একটা রেফার করেছিলাম তো রেফারে এরকম এস এম এস পাঠানোর পর লেখা উঠছে ধন্যবাদ রেফারেল যাচাই শেষ প্রাপ্য টাকা আপনার ওয়ালেটে জমা হবে দেখুন এখানে আমার এস এম এসটা যায়নি তো আমি পরবর্তী আবার এস এম এসটা পাঠাবো হয়তো আমার ব্যালেন্সে টাকা নেই সেজন্য এস এমএসটা যাচ্ছে না আপনার এস পাঠানোর জন্য আপনার ব্যালেন্সে কিছু টাকা থাকতে হবে যেমন এস পাঠানোর জন্য যে ক টাকা প্রয়োজন হয় আর কি এক টাকা দেড় টাকা এরকম এস এম এস নেটওয়ার্কের কারণে যাচ্ছে না হয়তো তো হ্যাঁ প্রিয় ভিওয়ার্স এভাবেই আপনি সেভিং অ্যাকাউন্ট খুলবেন আর রেফার এজেন্ট গ্রাহকদের বলছি যদি রেফার করতে চান তাহলে সে এই দেখেন ওখানে ওই zero nine six one two zero one six two four seven এই নাম্বারে সেভ স্পেস আপনি যে নাম্বারে সেভিং করলেন সেই নাম্বারটা দিয়ে এভাবে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর উক্ত এস এম এস আপনাকে বলবে ধন্যবাদ রেফারেল যাচাই শেষে আপনাকে প্রাপ্য টাকা ওয়ালেটে জমা হবে দেখুন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও কীভাবে বিকাশে সেভিং খুলবেন তো আমার এখনও মানে পাঁচশো টাকা এখনও কেটে নেওয়া হয়নি তো বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার পাঁচশো টাকা দেখুন এই যে মেসেজটা চলে আসছে এটা শুধু কিন্তু এজেন্ট গ্রাহকদের জন্যই পার্সোনাল গ্রাহক তারা সেভিং খুলবেন এটা আপনাদের করার দরকার নেই কিন্তু এজেন্ট বন্ধুরা যারা আছেন তাদের ক্ষেত্রে এই যদি রেফারটা করেন তাহলে আপনার এজেন্ট নাম্বারে পঞ্চাশ টাকা কমিশন পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় তো ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম